আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন রায়হান কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম এবং আজকে আমি আপনাদেরকে কিছু ব্র্যান্ড পিসি নিয়ে আলোচনা করবো যারা যাচ্ছেন যে স্বল্প বাজেটের মধ্যে ব্র্যান্ড পিসি নিতে তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই ধারণা পেয়ে যাবেন যে আপনাদের কাছে কি কি ধরনের ব্র্যান্ড পিসি রয়েছে এবং আমাদের ব্র্যান্ড পিসির কন্ডিশনগুলো কীরকম সো আর দেরি করবো না চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত আমরা শুরু করব এসপি ব্র্যান্ড পিসি নিয়ে আপনার এসপি আপনার ব্র্যান্ড পিসিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসপি কোটোটো সিরিজের আপনার ব্র্যান্ড পিসিগুলো আপনার এসপি কম্প্যাক আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই ব্র্যান্ড পিসিগুলো আপনার লুকিংটা অনেক সুন্দর হওয়ার কারণে আপনার দেখতে অনেক ভালো লাগবে এই ব্র্যান্ড পিসিগুলো আমাদের স্টকে রয়েছে আপনারা চালিয়ে নিতে পারবেন এগুলো মাত্র চার হাজার টাকা করে আপনার ডিবিডি থাকতেছে এবং কন্ডিশনটা একেবারে ফ্রেশ তারপর আমি আপনাদের দেখাবো লেনোভো লেনোভো যা চাচ্ছেন যে লেনোভোর কন্ডিশন আপনারা অবশ্যই দেখেন এখানে আমাদের লেনোভো অনেকগুলো কালেকশন রয়েছে লেনোভোর ব্র্যান্ড পিসিগুলো একবারই ফ্রেশ কন্ডিশন এবং ডিবিডি টিবিডি সব থাকবে এবং আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ইউএসবি পোর্টগুলো সামনের এবং প্রত্যেকটা ব্র্যান্ড পিসের সাথে আপনার পিছনে পেয়ে যাবেন ছয়টি ইউএসবি এবং সামনে পেয়ে যাবেন দুইটি টোটালি আটটি ইউএসবি অল টাইম প্রত্যেকটা ব্র্যান্ড পিসের সাথে পেয়ে যাবেন এবং যারা চাচ্ছেন যে থিং সিরিজের একে পিসি আছে এগুলো নিতে পারেন এগুলোর ইয়াটা আপনার এখানে কারা দেওয়া রয়েছে আপনার চাইলে এটা ধরে বহন করতে পারবেন তারপর আমি আপনাদের দেখাবো ডেলের ডেলের মধ্যে যারা নিতে যাচ্ছেন আর ডেলের আমাদের কাছে প্রচুর পরিমাণে রয়েছে ডেলেরগুলো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ডেলের ব্র্যান্ড পিসগুলো আমাদের কাছে আপনার ডেলের আপনার তিনশো আশি এবং তিনশো ষাট এবং আপনার সাতশো আশি বিভিন্ন মডেলের আপনার আমাদের কাছে ব্র্যান্ড পিসগুলো রয়েছে ডেলিগুলো same configure four GB RAM three twenty GB hard disk এবং আপনার কটুরো পলসর ফোর্টি ওয়ান মাদারবোর্ড সিরিজ আপনার এগুলো প্রাইস চার হাজার টাকা সবগুলো আপনার চার হাজার টাকা করলে আমাদের কাছ থেকে নিতে পারবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে